এ ভিডিও আপনাকে অনেক কিছু দেবে যদি আপনি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে পারেন অনেক নলেজ পাবেন যা আপনাকে দুটো জিনিস দেবে number one you will win heart আপনি লোকের হৃদয়কে জয় করে নিতে পারবেন এর মাধ্যমে এবং number two you will build great relationship আপনি রিলেশনশিপের বাচ্চা হয়ে যেতে পারেন যে কোনো মানুষকে আপনি আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন রিলেশনশিপ সবার ডেভেলপমেন্ট করার দরকার আছে আপনি স্টুডেন্ট হন আপনি টিচার হন আপনি লয়ার হন আপনি ডাক্তার হন আপনি হাউসওয়াইফ হন আপনি সেলসম্যান হন আপনি বিজনেসম্যান হন ইন্স্যুরেন্স এজেন্ট হন নেটওয়ার্ক মার্কেটার হন এভরিবডি নিট প্রত্যেকে রিলেশনশিপ বিল্ড আপ করার দরকার আছে তার নিজস্ব প্রফেশনে তার নিজস্ব ব্যক্তিগত জীবনে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো কী করে আমরা মানুষের হৃদয়কে উইন করে নিতে পারবো এবং এক গ্রেট রিলেশনশিপ আমরা বিল্ড করতে পারবো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি দীপঙ্কর পাল কথা বলছি motivational speaker and business coach লোকের হৃদয়ে জায়গা বানাতে গেলে একটি টুলস আছে যেটা ভগবান অলরেডি আমাদেরকে দিয়ে রেখেছেন আমাদের জিভা আমাদের জীব এবং আমাদের ওয়ার্ড আমাদের ভাষা আমাদের কথা একটা কথা আমরা ম্যাক্সিমাম শুনে থাকি প্রত্যেকেই যে তরুয়ালের ক্ষত বুঝে যেতে পারে বাট এখান থেকে বেড়ানো কথা ওয়ার্ড আর যাদের এখানে লাগে সেই কথা কিন্তু কখনো মোছা দেয় না সেই ক্ষত কখনো কিন্তু দূর করা যায় না এই ওয়ার্ড ডিপেন্ড করছে কারোর সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে কি কারোর সাথে আপনার খারাপ সম্পর্ক থাকবে ওয়ার can make or break people আপনার উপর ডিপেন্ড করছে আপনার ওয়ার্ডের উপর ডিপেন্ড করছে যে আপনি মানুষজনকে আপনার আকৃষ্ট করতে পারবেন কি আপনাকে ব্রেক করে বেরিয়ে যাবে ওটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আপনার ওয়ার্ডের উপর একটা মানুষ যখন জন্ম নেয় তিন থেকে চার বছরের মধ্যে কথা বলতে শিখে যায় কিন্তু তার সারা জীবন লাগে তাকে কোথায় কোন কথাটা বলতে হবে এবং আমরা এই কথা বলার জন্য বিভিন্ন জায়গাতে আমরা ছোট হয়েছি অপমান বোধ করেছি কিন্তু আজকে আমি এমন একটা টেকনিক দেব এমন একটা টুলস দেব এমন একটা আমি ফর্মুলা দেব যার মাধ্যমে যদি আপনি প্রপারলি কথা বলা রাখি এই ফর্মুলাটাকে মেনটেন করতে পারেন জীবনে আপনি কারো কাছে ছোট হবেন না আপনি সবার কাছে মহান হয়ে থাকবেন আপনারা কি শুনতে চান তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখুন এবং জেনে নিন কী ফর্মুলা রয়েছে ফর্মুলাটা হচ্ছে ফাইভ পয়েন্ট চেক কথা বলার আগে যদি পাঁচটা পয়েন্টকে যদি আমরা চেক করে নিতে পারি কথাটা বলা উচিত কি উচিত নয় বা বলার আগে যদি একটু যাচাই করে নিই তাহলে কিন্তু কোনো প্রবলেম থাকবে না তো চলুন শুনে নিই একটা ওয়ার্ড আপনারা জানেন থিঙ্ক এই থিঙ্ককে আপনাকে কোয়ালিফাই করতে হবে কথা বলার আগে আপনাকে যাচাই করে নিতে হবে তো চলুন শুনে নিন বি ফর ট্রু আপনি যে কথাটা বলছেন সেটা কি সত্যি যদি সত্যি হয় তবেই বলুন কারণ আমরা অনেক সময় ভুল কথা মিথ্যে কথা বলতে গিয়ে প্রবলেমে পড়ে যাই কথা বলার আগে জিজ্ঞেস করে নিন নিজেকে ইটস ইস ট্রু আগে ট্রু হয় যদি সত্যি হয় তবেই আপনি বলুন এইচ ফর হেল্পফুল এটা কি মানুষের কাজে লাগতে পারে যদি মানুষের কাজে লাগবে অবশ্যই বলবো কারণ বেকার কথা আমি বলবো না কারণ যদি আপনি বেশি কথা বলেন উল্টাপাল্টা কথা বলেন তাহলে আপনার ওই কথার কিন্তু কোনো ভ্যালু থাকবে না কোনো গুরুত্ব থাকবে না তার জন্য একবার নিজেকে জিজ্ঞেস করে নিন ইস ইজ হেল্পফুল আগের হেল্পফুল যদি হয় তবেই আপনি কথাটা বলুন আই ফর ইন্সপায়ারিং ইন্সপায়ার আমি কাউকে করতে পারছি কি পাচ্ছি না তার আগে কথা বলার আগে আপনি একবার দেখে নিন যে আপনি যে কথাটা বলছেন লোক নেগেটিভ হচ্ছে না ইন্সপায়ার হচ্ছে যদি ইন্সপায়ার হচ্ছে তবেই বলুন কারণ আপনি এমন কথা বলবেন না যেখানে মানুষ নেগেটিভ হয়ে যায় আগে তার আগে নিজেকে জিজ্ঞেস করুন একবার যেটা ইন্সপায়ারিং আমি করতে পারছি কি পারছি না এন ফর নেসেসারি বহুত ইম্পর্ট্যান্ট খুব ইম্পর্ট্যান্ট নেসেসারি কি নেসেসারি নয় কথা বলার আগে একবার নিজেকে যাচাই করুন যে এই কথাটা বললে কি হবে না বললে কি হবে এটা কি বলার দরকার আছে যদি মনে হয় যে নেসেসারি নয় বলার দরকার নেই তাহলে বলার দরকার নেই আপনি বলতে যাবেন না ফালতু কথা বলে কিন্তু কোনো লাভ নেই তার জন্য একবার নিজেকে জিজ্ঞেস করুন ইট ইজ নেসেসারি আগার ইয়াস হয় তবেই বলুন যদি অ্যান্সার ন পান তাহলে একদমই বলবেন না কে ফর কাইন্ড মতলব দয়ালু দয়ালু মনোভাবের হতে হবে আজকে মানুষ কথাবার্তা বলে কিন্তু দয়া মায়া কারোর মধ্যে থাকে না তার জন্য একবার নিজেকে জিজ্ঞেস করে নিন যে দয়ালু কথার মধ্যে আছে কি নেই দয়ার ভাব আছে কি নেই যদি থাকে তবেই বলুন তো আমরা কি দেখলাম কথা বলার আগে পাঁচটা পয়েন্ট টি ফর আমার সাথে সাথে বলুন T for true H for helpful I for inspiring N for necessary আর কে ফর কাইন্ড এই পাঁচটা পয়েন্ট আপনাকে কিন্তু পাস আউট করতে হবে এই পাঁচটা পয়েন্ট কিন্তু আপনার আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে যদি আপনি মনে করেন যে ইয়াস বলা সম্ভব আপনি তখনই বলুন আর এই ফাইভ রুলস যদি আপনি ফলো করেন পাঁচটা পয়েন্ট যদি আপনি ফলো করেন তাহলে আপনি সবার হৃদয়কে জয় করে নিতে পারবেন এবং সবার সাথে আপনি একটা বেস্ট রিলেশনশিপ তৈরি করতে পারবেন এরকম মোটিভেশনাল ভিডিও আগামী দিনে আমার চ্যানেলে আসতে চলেছে তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার টাচে থাকুন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন নেক্সট আবার কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ